আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো টেক বাংলা প্রোর যে অ্যাডমিন সজল ভাই এফেক্ট সজল যাকে আমরা সবাই অনেকেই চিনি তো তাকে নিয়ে সো আজকে আমাদের কথা বলার টপিকটা কেন এফএক্স সজল বা টেক বাংলা প্রোর অ্যাডমিন অনেকেই জানতে চাইবেন তো হঠাৎ করে আমি তাকে নিয়ে কেন কথা বলছি বা টাইটেল বেলে আপনি কেন দেখলেন এফএক্স সজল পোস্টেড তো প্রথমে বলি আপনাদের জন্য ইউটিউবে কিন্তু রোস্টেড রোস্টিং খুবই প্রচলন হচ্ছে কিন্তু আমি চাইছি যে মানুষজনের খারাপ দিকগুলো না তুলে আপনাদের কাছে মানুষের ভালোগুলোর দিক প্রুফ সহকারে তুলে নিয়ে আসার চেষ্টা করব তো যে কোনো চ্যানেলই যদি ভালো লেগে থাকে আমার কাছে যে কোনো চ্যানেল আমার কাছে যদি পছন্দ হয় যে ভালো কন্টেন্ট ক্রিয়েট করছে অবশ্যই তাকে প্রমোট করা আমার দায়িত্ব এবং এরা সম্পূর্ণই ফ্রিতে করছে প্রমোট অনেকেই বলতে পারে যে আপনি কেন এসব কাজ করছেন আসলে অনেকেই ভালো ভালো কন্টেন্ট আছে যাদের সকলেই চেনা দরকার আমার মাধ্যমে যদি কারো উপকৃত হয় কেউ তাহলে সেটা আমার জন্য খুবই বড় একটা ভাগ্য তো আজকে এবেক সজল ভাইকে নিয়ে যে কথাগুলো বলবো সেটা হলো অনেকেই জানেন না তো যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি তারা সম্পূর্ণই দেখুন ভিডিওটি কখনো কেটে দেখবেন না ভিডিওটি তাহলে বুঝতে পারবেন না ইউটিউবে দুই ধরনের মানুষ আছে ভালো দিক খারাপ দিক তো অনেকেই আছে এবেক সজল ভাইকে দেখতে পারেন না এবং অনেকেই আছে তাকে অনেক ভালোবাসেন তবে আপনারা যে লেভেলে হয়ে থাকুন না কেন আমার এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এফেক সজল ভাইকে নিয়ে কিভাবে আমার কথাটা শুরু হলো আমি ফার্স্টে কিছু কথা বলে নেই কিছুদিন আগে আমি ইউটিউব নিয়ে একটি প্রবলেমে পড়ে যে একটা সিক্রেট প্রবলেম যেটাই হোক না কেন এই প্রবলেমটা সলভ আমি অনেকজনের কাছে খুঁজেছি তো অনেকেই কোনো সমাধান দিচ্ছে আর অনেকেই কোনো সমাধান দিতে পারছে না আর অনেকে বলছে ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ মোট কথা কোনোভাবে সল্ট পাচ্ছিলাম না তারপরে এস এক্স সজল ভাইয়ের ভিডিওগুলো আমি নিজেও ফলো করি তো ভাবলাম যে ওনাকে একবার নক করি বা ওনাকে একবার ফোন দেই তারপর ওনাকে ফেসবুকে নক করলাম তারপর নক করার পরে ওনার ফোন নাম্বার সাথে সাথে আমাকে দিল তারপর পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বারটা আমি ফোন দেওয়ার পরে বললাম ভাই এরকম এরকম প্রবলেম এনির সাথে সাথে ওটা সলভ করে দিল তারপরের দিন সেম প্রবলেমটাই একটু ভাবে হলো তো আবার ওনাকে ফোন দিলাম আবার সেটা তিনি সলভ করে দিল তো জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো তারপরে আর একটু ভালো ঘাটাঘাটি বা রিসার্চ করে থাকলাম তখন যে এফেক্ট সজল ভাইকে নিয়ে যেসব প্রবলেমগুলো বা যেসব বিষয়গুলো মানুষের মাঝে আসে সেগুলো সমাধান দিচ্ছে আজকের এই ভিডিওতে ফার্স্ট টপিক উনি কেন ওনার টিউটোরিয়ালগুলো পেড করেছে তো এফেক্ট সজল ভাই ইউটিউব যাত্রাটা কীভাবে অনেকে জানেন না খুবই টপ সিক্রেট একটা কথা কিছু ইনফরমেশনাল সিক্রেট রেখে বাকি কথাগুলো বলছি উনি যখন ইউটিউবে আসেন তার আগে উনি একটি ইন্টারন্যাশনালভাবে কোর্স করেন যেখান থেকে হিউজ পরিমাণ অ্যামাউন্টের টাকা দিয়ে কোর্সটা করেন এবং সেখানে বাংলাদেশের প্রায় তিরিশ জন বা পঞ্চাশ জনের মতো যারা এখন বড় বড় ইউটিউবার নাম বলবো না তারা এখন সেখানে অংশগ্রহণ করে তো ওনারা অংশগ্রহণ করার পর কী হয় সবাই ইউটিউবের জন্য আর্টিংয়ের জন্য আর কি তাদের ভেরিফাইড স্ট্যান্ড আছে অনেকেই জানেন সজল ভাই দু তিনটা ভেরিফাই চ্যানেল আছে সেগুলো আপনারা যেরকম পাবেন সেরকম না খুবই ভালো একটা চ্যানেল এখন বর্তমান এফেক্ট সজলের টেক বাংলা প্রোটা অনেক ভেরিফাই হয়ে গেছে তিনি হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট দিয়ে যে কোর্সটা করেছেন ওই কোর্সটাই তিনি এখন বর্তমান স্টুডেন্টদের সেল দেয় তো অনেকেই বলেন যে এই কোর্সগুলো সেল দেওয়ার কারণে তার হেটেসগুলো বেড়ে যাচ্ছে হ্যাঁ উনি একটা যেমন দিয়ে কোর্সটা শিখেছেন তার সাথে কিন্তু আরও অনেক মানুষ এত টাকা দিয়ে কোর্সটা শিখেছে তারা কিছুই করতে পারছে না এবেক সজল ভাই একটু টেকনোলজি বা জ্ঞানের সম্পর্কে আমার মানুষ তো উনি এই বিষয়টাকে একটু আপডেট করে ওনার টেক বাংলা প্রো চ্যানেলটা খোলা তার কারণে উনি অনেক পরিমাণে টিউটোরিয়ালগুলো সেল করতে পারছেন তো সেল করার কারণে তার যে সেল করতে পারছে না তার হেটার হয়ে যায় এই হেটার সবাই জানে যে ইউটিউবে যারা ট্রেন্ডিংয়ে থাকে সবাই মানে একটু অন্যরকম ভাবে তাদেরকে নিয়ে পড়ে যেমন মানে হেটার্স ইয়া ইয়া এগুলো আর কি এটা দেখা দেখি মানে অ্যাকচুয়ালি এটা মানুষজন ভিউজ পাওয়ার জন্য অথবা তার ভিডিওগুলো র্যাঙ্কিং করার এবং সজল ভাইকে নিয়ে মানে রোস্টেড করা শুরু করে আবার অনেকেই এবেক সজল ভাই মানে আসলে ওর প্রুফ সহকারে আমি এরকম কখনো দেখি নাই যে এবেক সজল ভাইয়ের এটা প্রবলেম আছে এটা সে করে এরকম প্রুফ সহকারে দেখি নাই সবাই তার চ্যানেলের ভিউ পাওয়ার জন্য এইগুলো করে কারণ ওনার যে ধরনের ক্ষমতা বা ধরনের পাওয়ার আছে যে ধরনের ভেরিফাই চ্যানেল আছে যেগুলো দিয়ে যদি আমাদের চ্যানেলে যদি কপিরাইট দেওয়া শুরু করে তাহলে আমার মনে হয় আমাদের পক্ষে টিকে থাকা সম্ভব তবুও তিনি এরকম কাজ করছে না সেজন্য তাকে অনেকেই ধন্যবাদ আসলে হেটার্স থাকবে রোস্ট করলে এক ধরনের ওনার কাছ থেকে এ ধরনের তথ্যগুলো জানার পর আমার মনে হলো ওনাকে নিয়ে একটা ভিডিও মানে মেক করা দরকার সো আমি আশা করি আমি এখন থেকে যাদের ভিডিওগুলো আমি দেখবো আমি কন্টেন্টগুলো ভালো কোয়ালিটি তাদেরকে রোস্টেড নয় তাকে তাদেরকে বোস্ট করাই আমি এই কন্টেন্টগুলো শুরু করব আর এই জন্য ওদের ভিডিওগুলো মানে পেইড এটা এখন তারা ফ্রি করবেন কিনা সেটা আমি জানি না সেটা পার্সোনাল ব্যাপার তো উনি আর তিনি সে আগে মোটিভেশন অন করছিল না বাট তার হান্ড্রেড কে হওয়ার পর সে তার চ্যানেলটি মোটিভেশন করেন তারপর ইনকাম শুরু করছেন কিন্তু আসলে আপনারা তার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিওতেই ইম্পর্টেন্ট এবং কি তার ভিডিও প্রত্যেকটাতেই প্রয়োজনীয় আর এমনকি তার চ্যানেলের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর ওনার সাবস্ক্রাইবার এবং ভিউ দেখে আসবেন তার চ্যানেলগুলো এবং কি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই দেখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন